তিনি এখানেই শেষ নয় বলে এবার আর একটা গাছে উঠলেন এই যে বাহ কত সহজ ওনাদের জন্যে আমাদের জন্যে নয় আমরা সেই গাছে উঠতে পারবো না वही डायरेक्ट पोखरे 8 तुम कष्ट 받ছো বাস লাইক পড়া আছেন এই যে পর পর <clears throat> ঠিক আছে এবার এগিয়ে চলে যাই আগে দেখতে দেখতে চারটে হাঁড়ি পেড়ে নিল ওই যে ওই এক জায়গায় রেখে এবার তিনি এগিয়ে চলে যাবেন বাহ এই দিয়ে ওনারা খেজুর তৈরি করেন খেজুর নয় খেজুরের পাটা দিয়ে যেখানে দেখছি সেখানেই ফুল এখানে কুল বলছেন হাঁড়ি কটা তুলে নিন আই উইল অ্যাপ্রিসিয়েট এই যে এই যে একটা দুটো তিনটে চারটে একদম টাটকা এই গাছে আগে দেখিয়েছি মৌমাছি বসে রয়েছে কেমিক্যাল থাকলে বসতো না একদম অরিজিনাল জিনিস এতে এক ফোঁটা জল নেই কোনো ভেজাল নেই বাহ এবার এগিয়ে যাওয়া যাক এবার আমরা আর এক প্রান্তে চলে এসেছি ফুল আর শেষ হচ্ছে না রাস্তার মাঝ দিয়ে চলে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর নিরিবিলি শহরতলির থেকে দূরে দূরে অবশ্য বহু দূর গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে পাশ দিয়েই হাইওয়ে মানে দূরে এটা দেখাচ্ছি এটা হলো আমাদের বিডিও অফিস তার পাশেই গ্রামের থানা বেশ অনেকটাই দূরত্ব পাশে হচ্ছে পুকুর দুটো বোট দেখিয়েছিলাম এই যে সেগুলো চলুন এগিয়ে নিয়ে যাই এতটা ঘুরে চলে এসেছি